তোমাকে যে ধরবে আমার জন্য ভালোবাসবে শুধু আমার প্রতিটা রাখিল করবে আমার আসবে ছবি আমার করবে ছবিটা ভালোবাসা আমাকে নিজেকে নিয়ে বাঁধিয়ে আমি ধরে আছি হা অন্য কিনা যদি দেখি ভালোবাসি অসীম ভালোবাসা বোঝেনি ও ভালোবাসিনী ভালোবাসা দিয়ে দেখেনি وثوب عطاني مليش فيش I'll be Tell me about it.